নমস্কার মু সত্যনারায়ণ সাহু ত্রিপুরা শাসন গ্রাম পঞ্চায়েতের সমীর সভ্য প্রার্থী মোর চিহ্ন বস চিহ্ন ମୁଁ ଆମ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତର ସମସ୍ତ ଭାଇ ଭଉଣୀ ମା' ମାଉସୀ ଓ ଗୁରୁଜନମାନଙ୍କୁ ଅନୁରୋଧ କରି ମୋତେ ବସ୍ ଚିହ୍ନରେ ବିପୁଳ ସଂଖ୍ୟାରେ ଭୋଟ୍ ଦେଇ ଜୟଯୁକ୍ତ କରିବେ